ওই মালগুলো এক সাইডে রাখ স্যার একজন লোক আসছে ভাই মাল লাগবে হ্যাঁ ভাই লাগবে এই যে এদিকে ভালো মানের মাল আছে কোনগুলো এগুলো হ্যাঁ এগুলো চলেন দেখি আর শরীরটাও খুব খারাপ ভাই আপনার গায়ে তো প্রচুর জ্বর এই অবস্থায় কাজে না আসলেই ভাই কাজে না আসলে খাবো কি তাও তো ঠিক কিন্তু এত অসুস্থ শরীরে আপনি কাজে না আসলেই পারতেন মালিক ওই দেরা ওই যা কি চলতাছে কাজ ফাঁকি দাও মালিক সে তো খুব অসুস্থ মালিক ওই এদিকে চলো ওই জায়গায় কি চলতাছে মালিক ও তো খুব অসুস্থ আজকে যদি ওরা ছুটি দিতেন তাইলে অনেক ভালো হইতো ওই তাইলে বাকি কাজ করবো কে তোর বাপে মালিক বাপ তুলে কথা বলবো তোর এত বড় সাহস তুই মালিকের মুখে মুখে কথা বলস মাদা যা কাজ কর মালিক এই দুজন সকাল থেকে কাজে ফাঁকি দিতে আছে এ এদের বাটার বাইরে বের করে দে এই চালান মালিক ছেড়ে দিন মালিক মালিক অন্যায় মালিক चल पीछे जा जल्दी जल्दी हाथ चला बे पेड़ों से भी एक्स्ट्रा कमाओ dum dum dum dum dum dum dum